আমার নাম খালিদ ফারহান আজকে আমরা যে ব্যাপারটা করব সেটা হলো গিয়ে আপনারা সবাই জানেন এই ওয়েবসাইটটার কথা W dot Fiverr dot com ওয়েবসাইটটা খুব পপুলার ছোটোখাটো সার্ভিস কেনা বেচার জন্য ছোটোখাটো সার্ভিস মানে পাঁচ ডলারের সার্ভিস বা দশ ডলারের সার্ভিস এরকম ছোটোখাটো সার্ভিস এখানে অনেক বেশি বিক্রি হয় তো আমরা যেটা করবো আমরা দেখবো আমরা এই ওয়েবসাইটটা থেকে কিছু ইনকাম করতে পারি নাকি সো ওয়েবসাইটে আসলাম প্রথম কাজ যেটা সেটা হলো আমাদের ক্যাটাগরি খুঁজে বের করতে হবে কোন জিনিসটা আমি ভালো পারি সো গ্রাফিক্স ডিজাইন আমি খুবই খারাপ এখানে আমি যাব না ভিডিও অ্যানিমেশনও পারি না মিউজিক অ্যান্ড অডিও অল্প স্বল্প গান আমি গাইতে পারি না তা না বাট তারপরে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে প্রোগ্রামিং অ্যান্ড টেক তো আমি বুঝি টুঝি না বিজনেস অল্প স্বল্প বুঝি দেখি বিজনেসে কী আছে এটা একটা ট্যাবে খুললাম রাইটিং অল্প স্বল্প পারি ওটাও একটা ট্যাবে খুললাম ডিজিটাল মার্কেটিংও আমি অল্প স্বল্প পারি ওটাও একটা ট্যাবে খুললাম ফান অ্যান্ড লাইফস্টাইলটাও খুলি এটা কী আছে জানি না সো এই চারটা ক্যাটাগরি আগে আমি দেখবো তারপরে সাইন আপ করবো আগে দেখে নিই আমি কি পারি না পারি ওগুলো কিছু এখানে আছে নাকি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি হইতে চাই না ব্র্যান্ডিং সার্ভিস দিতে চাই না consultancy business plan finance presentation business tips business tips দেওয়ার মতো মানুষ আমি না যদিও আমি ইউটিউব চ্যানেলে অনেক টিপস দিয়ে বেড়াই প্রেজেন্টেশন একটু দেখি কি আছে কোল্ড কলিং টেলিমার্কেটিং স্ক্রিপ্ট বলে এই লোক ভালো এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয় ইন্টারেস্টিং এও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয় খুবই ভালো আমি আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারি চাইলে কারণ আমারও আমি নিশ্চয়ই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারবো আশা করি বাট তা না করে আরেকটু নামি দেখি আর কি কি আইডিয়া পাওয়া যায় প্রেজি প্রেজেন্টেশন প্রেজি আপনারা যারা চেনেন না খুব সুন্দর একটা ওয়েবসাইট প্রেজি ডট কম এখানে আপনারা খুব সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারবেন যদি খোঁজেন যদি আপনার প্রেজি ডট কমে যে একটু দেখেন খুবই সুন্দর সুন্দর বানানো এটা এটা একটু ইউনিক আছে এটা আমি আলাদা একটা ট্যাবে খুলে রাখি এটা নিয়ে আমরা পরে আরও আরেকটু অ্যানালাইসিস করবো দেখি আর কি কি আছে PowerPoint presentation data printable worksheet data data data data okay okay প্রথম পেজে আর তেমন কিছু ভালো পাচ্ছি না আমি আমার আমার সাথে যা এরকম কিছু নাই সেটা বাদ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন একটু পরে দেখি ওটা ওই স্কিলটা আমার সবচেয়ে একটু আমি ওই স্কিলটার ব্যাপারে একটু কনফিডেন্ট সো আমি আগে দেখি অন্য কোথায় কোথায় কী কী বাজে তারপর আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন দেখবো ঠিক আছে সো আমি বারবার ওটাই চলে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কী কী আছে SEO social media marketing web traffic video marketing content marketing email টিমেল মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি ডিজিটাল মার্কেটিংয়ে খুবই খারাপ সো এটা বাদ ফান আর লাইফস্টাইল অনলাইন লেসেন্স দেখি তো কী কী শেখানো যায় আর রিলেশনশিপ অ্যাডভাইসেও আমি খুব ভালো এটাও একটু দেখি অ্যাস্ট্রোলজিটাও দেখি family collectibles greeting cards your message on okay একটা দেখি আর রাইটিং একদম লাস্টে আসতেছি ঠিক আছে সো কি কি কি কি দেখা যায় I will help you with your math course okay আমি অঙ্ক তো পারি না সো বাদ ফিজিক্স অ্যাসিস্ট্যান্স ফিজিক্সও তো আমি অত পারি না আমি পারিটা কি কিছুই তো পারি না মনে হচ্ছে স্ট্যাটিস্টিক্স শেখাচ্ছে অ্যালজেব্রা শেখাচ্ছে ম্যাথ ক্যালকুলাস এই সেই হ্যাঁ আমি কি কিছুই পারবো না শেখাতে অ্যাকাউন্টিং ট্যাক্স ফাইন্যান্স ক্যালকুলাস আল্লাহ I will teach you English on Skype এই আমি ইংলিশ ভালো পারি সেইটাও আমি একটা ট্যাবে খুলে রাখি এটাও থাকে এখানে খোলা ওগুলো আমি কেন খুলছি এগুলো থেকে আমি পরে আইডিয়া নিব আরও ডিটেল আগে আমি দেখে নিই আমি আমি আর কি কি পারি এরকম কিছু আছে নাকি এখানে ঠিক আছে Mm. Mm-hmm. Thermo and heat ট্রান্সফারে গাইডেন্স দিবে শেট ওকে বাদ নেক্সট রিলেশনশিপ অ্যাডভাইস এই ব্যাপারটা আমি বেস্ট সো সো দেখি এখানে আমি আমার পছন্দ মতো কোনো আইডিয়া পাই নাকি mind read telepathy love thoughts খুবই ভালো এটাও খুবই ভালো এরকম একটা করা যায় online dating profile crush group go crazy okay Tinder photo dating profile hmm hmm okay আমরা কিছু আইডিয়া খুঁজে বের করি যেহেতু একটা ওয়ার্ড ফাইল খুলি আমরা যেহেতু আমাদের কাছে অনেক আইডিয়া চলে আসতেছে সো আমি কয়েকটা ক্যাটাগরি খুলি রিলেশনশিপ অ্যাডভাইস ঠিক আছে এখানে জাস্ট আমরা আইডিয়াগুলো লিখে রাখবো পরে যখন আমরা যাতে বানাবো এগুলোকে বলে গিগ ফাইবার এগুলোকে ঠিক আছে গিগ এগুলো সব আলাদা আলাদা গিগ কি বলে এটা ইম্পর্টেন্ট না এই এই টপিকটা খুবই সুন্দর okay relationship advice I will chat with you about your relationship advice you what to do এটা একটা আইডিয়া রাখলাম আমরা মাথায় আরেকটা আইডিয়া খুঁজে বের করি আমরা এই আইডিটা আমার পছন্দ হয়েছে I will tell whether your ex will come back or not আর কি করা যায় রিলেশনশিপ অ্যাডভাইসে মনে হয় এটুকুই এর থেকে বেশি আমরা করতে পারবো না আমরা অত এক্সপার্ট না ওকে সো এখানে আমরা এই দুইটা রাখলাম ঠিক আছে রিলেশনশিপ অ্যাডভাইস এই দুইটা থাকলো এটা ছিল হলো আমাদের কোন category online lessons online lessons এখানে আমাদের খুব বেশি স্কিল নাই এখানে আমার স্কিল যেটা সেটা হলো I will teach you English on Skype তো আমার আমি যদি বলি আমার স্কিল কি আমার স্কিল হবে হলো I will teach you English on Skype for your IELTS prep. ঠিক আছে এটা একটা দিলাম আরেকটা বানাবো উইল teach you আচ্ছা আজানের শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন আমার কি পজ করে আসা উচিত সম্ভবত না যদি শুনতে পেয়ে থাকেন বা যদি সাউন্ডে ডিস্টার্ব হয়ে থাকে তাহলে দুঃখিত হ্যাঁ I will teach you English on Skype for your IELTS prep I will talk to you in English for fifteen minutes ঠিক আছে আর আর কি দেওয়া যায় না এখানেও আর তেমন কিছু দিব না ডেটিং রিলেশনশিপ তো আমি দিয়েছি অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিডিং থাকে এগুলো ভয় লাগে এটা বাদ থাক I will make presentation on Prezi for you এটা দেওয়া যায় এটা কম্পিটিশন কম দেখতে পাচ্ছি ওকে এটা ক্যাটাগরি কি business presentation presentation 1 I will prepare a crazy presentation for you গেল এটা ছিল হলো রাইটিং এন্ড ট্রান্সলেশন এখানে আমরা দেখি কি কি পারি আমরা article and blog post business copy writing resume cover letter translation research summary সবই তো অল্প স্বল্প পারি আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টে দেখি কি কি আছে ট্রান্সক্রিপশনও পারবো কিন্তু না দেখি আমরা যারা জানি না কোনটা কি আমরা সবকটার ভিতরে ঢুকে ভিতরের গিকগুলো যদি পড়ে পড়ে দেখি তাহলে আমরা বুঝে যাবো কোনটা কীরকম ঠিক আছে খুব একটা জটিল ব্যাপার না দেখি তো এখানে অ্যাফিলিয়েট রিলেটেড কিছু আছে নাকি অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট পাঁচ ডলারের ওয়েবসাইট পাওয়া যায় আপনারা যারা কিনতে আগ্রহী তারা কিনতে পারেন আচ্ছা কন্টেন্ট না আমরা ছিলাম আর্ট ইয়েতে কন্টেন্টের কন্টেন্ট ঠিক আছে ওকে একটা করি আমরা এরকম এই ক্যাটাগরিটার নাম কি writing and translation writing and translation I will write writing and ট্রান্সলেশনে দেখি আমরা একটু আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টের মধ্যে কি আছে write a 500 word well researched article for your blog এটা একটা বাট এরকম তো অনেকেই করছে তাই না আমাদের একটু আলাদা হইতে হবে সো আমাদের আর একটু ছোট একটা নিশ খুঁজে বের করতে হবে ইন টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে দিই I will write a review article for your Amazon website in 24 hours ঠিক আছে Uh-huh. এই তো আর কি দিব কতগুলো আইডিয়া পেয়ে গেলাম এত কিছু পারি আমরা সো আমরা পারি কি কি রিলেশনশিপ অ্যাডভাইস আমরা দুইটা জিনিস পারি অনলাইন লেসন্স আমরা দুইটা জিনিস পারি প্রেজেন্টেশনে আমরা একটা জিনিস পারি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আমরা একটা জিনিস পারি এখন নেক্সট কাজ যেটা করব সেটা হলো এটাকে সেভ করি আমরা ফাইবার গাইড তো নেক্সট কাজ আমরা যেটা করব সেটা হলো আমরা প্রত্যেকটার ব্যাপারে প্রত্যেকটার জন্য আমাদের একটা করে সুন্দর গিগ বানাতে হবে ঠিক আছে তো আমরা প্রথমটা থেকে শুরু করি এটা না সরি এটা আমি ভুলে ক্লিক করছি I will chat with you about your relationship and advice you what to do তাই না এটা আমরা যেটা করতে পারি সেটা হলো একটা প্রবলেম আছে যদি আমরা এটা করি সেটা হলো একটা আমি আমি এখানে ফাইজলামি করে করছি বা আমি এখানে মজা করে করছি দেখে আমি হয়তো করতে পারবো বাট আপনারা কখনো এটা করবেন না আপনারা সবসময় আপনাদের ফাইবার প্রোফাইলটা যে কোনো একটা ক্যাটাগরিতে রাখবেন আপনি যদি একবার রিলেশন অ্যাডভাইস নিয়ে কথা বলেন আবার একই প্রোফাইলের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের উপরেও গিগ থাকে তাহলে যে অর্ডার দিবে সে আপনি কোনো বিষয়ে এক্সপার্ট না ঠিক আছে আমরা কাজ করি আমরা এই তিনটাকে একটু হোল্ডে রাখি এই তিনটা আমরা ডিলেট করব না এই তিনটাও আমরা হোল্ডে রাখব হোল্ডে রাখবো মানে এই তিনটা নিয়ে আমরা একটু পরে কাজ করব আপাতত এটা নিয়ে একটু কাজ করি ঠিক আছে এই দুইটা সো আমাদের যেতে হবে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আমরা সবচেয়ে বড় বড় কম্পিটিটর খুঁজে বের করবো আমাদের এবং তাদের থেকে ভালো একটা গিগ সাজাবো এটা আমাদের একটা কম্পিটিটর তাই না রাইট অরিজিনাল অ্যান্ড এফেক্টিভ দেখি তো অ্যামাজন অ্যাফিলিয়েট আর্টিকেল এরকম কিছু কি আছে নাই তেমন কিছু নাই তো আমি যেটা করব এই দুইটাকে এই দুইটা গিগ নিব চোখের সামনে ছোট করবো স্ক্রিনটা তারপরে ওদের থেকে ভালো একটা গিগ বানাবো আমরা এটা কি এটা ওদের গিগের টাইটেল আমরাও একটা টাইটেল দিব ওকে গিগ ওয়ান অ্যাবাউট আচ্ছা gig one title I will write a five hundred word I will সব ক্যাপিটাল করে দিয়ে এগুলা যাতে পরে আমি যখন কপি করব গিগ বানানোর সময় তখন সহজ হবে I will write a five hundred word amazing না well researched article for your website under 24 hours ঠিক আছে এটা হলো আমার টাইটেল নেক্সট এখন আমার এখানে ডিসক্রিপশন দেখেছেন ও একটা ডিসক্রিপশন দিয়েছে অ্যাবাউট দ্য গিগ আমি এখন অ্যাবাউট দ্য গিগ সাজাবো অ্যাবাউট দিস গিগ এখন আমি একটা ডেসক্রিপশন সাজাবো ডেসক্রিপশনে আমরা ফাইবারের একটা নিজেদের অ্যালগোরিদম তো আছেই যেটা ওরা ঠিক করে কোন জিনিসটা আমি যখন এখানে সার্চ দিব কন্টেন্ট রাইটার বা আর্টিকেল লিখে তখন কোন গিকটা উপরে আসবে এরকম উপরের লাইনে আসবে অথবা কারা একদম নিচে আসবে এটা ফাইবার ঠিক করার জন্য বিভিন্ন ওদের নিজেদের অ্যালগোরিদম ইউজ করে বাট আমরা অত ডিটেল চিন্তা করব না আমরা যেটা করবো সেটা হলো সিম্পলি আমরা যা পারি তা অ্যাবাউট দিস গিগে লিখব ঠিক আছে আমরা যা সার্ভিসটা দিব এবং আমাদের আইডিয়া থাকবে এক্সিস্টিং সার্ভিস যেটা আছে মার্কেটে মার্কেটে মানে ফাইবারে তার থেকে আমরা যেন একটু ভালো কিছু দিতে পারি যেন মানুষ আমাদেরটা নেওয়ার একটা কারণ থাকে কারণ একদিকে একজনের বাইশ হাজার রিভিউ আছে ঠিক আছে আর আরেকদিকে আমার কিছুই নেই নতুন প্রোফাইল সে আমার থেকে কেন নিবে তাই না সো সে আমার থেকে কেন নিবে তার কারণ হলো আমি তাকে একটু বেশি দিই কন্টেন্ট ঠিক আছে আটশো দিই on i will write ad ওকে আটশো দিচ্ছি আমি পাঁচ ডলারে ওর থেকে বেশি ও দেয় হলো দুই দিনে আমি দিই আন্ডার চব্বিশ ঘন্টায় সো এটাও আর একটা ভালো ব্যাপার আমার দুইটা কারণ পেলো মানুষ আমাকে ইয়ে করার আমাকে অর্ডার দেওয়ার তাই না সো এটাকে আমরা বোল্ড করে দিই ওকে এখন আমরা সুন্দর করে লিখবো কেন মানুষের আমাদের কাছ থেকে কেনা উচিত let's keep it simple why should you hire me to write দেখছেন বানান ভুল কি যে হবে write content well i have been a writer all my life I, I have written numerous long symbols and some of which are ranking really well on Google key search ah I won't say my content alone took them to the first positions but those really helped trust me when I write I make sure that I am writing on SEO optimized article which means that the article will be will have perfect keyword ratio natural link out to other sites not your competitors small paragraphs mm. obviously 100% unique but not robotic common issue fun and engaging to keep your bounce rate low I will always be delivering your article within 24 hours mm. we will find um mm, mm, mm, gigs that are older than me on Fiverr but old is but come on why would you hire uh, why would you buy an old gig when you have this new and fresh one right I mean right okay good enough এখন গিগের টাইটেল হলো গিলের গিগের অ্যাবাউট হলো ঠিক আছে আর যেটা করব আমরা সেটা হলো দেখুন এই যে আমি এটা আবার বড় করি ও গিগের মধ্যে একটা ভিডিও দিয়েছে ভিডিওতে কি বলা চলুন দেখি If you're looking to attract targeted traffic to your website or blog, then let me help you by writing interesting and professional content that will keep your visitors hooked and coming back. Okay so একটা ভিডিও ওর সার্ভিসের ব্যাপারে এই ভিডিও যদি আমি বানাতে না পারি নিজে তাহলে আমি এখানে থেকে পাঁচ ডলার দিয়ে কিনে নিতে পারি ফাইবার থেকে কিনে ফাইবারই বেচবো এরকম করা যায় তবে আমি ভিডিও দিব না এখন আমি নরমালি যে এরকম ইমেজ টিমেজ দিব বা ভিডিও একটা দিতেও পারি পরে দেখা যাক ঠিক আছে আর এই যে কয়েকটা স্যাম্পল দিয়েছে আমি এরকম কয়েকটা স্যাম্পল দিব অনেকগুলো স্যাম্পল দিব গেল আর কিছু কি করার আছে ও কিছু ফ্রি বোনাস দিয়েছে আমি ফ্রি বোনাস দিব না আমি এমনিতেই আটশো ওয়ার্ড দিচ্ছি গিগ এক্সট্রা স্যাম্পলস কিছু ফ্যাক এগুলো ফ্যাকগুলো আমরা যখন গিগটা অ্যাকচুয়ালি দিব তখন আমরা ফ্যাকগুলো সাজাবো ঠিক আছে তো আজকের এই ভিডিও এই ভিডিওটার নাম হলো আমাদের Fiverr tutorial one episode one episode one আমি এখানেই শেষ করব কারণ হলো গিয়ে অলমোস্ট পাঁচটা বাজে সাড়ে চারটা ছত্রিশ বাজে ভোর হয়ে যাচ্ছে সো আমার আজকের গিগ আপলোড করার শক্তি নেই নেক্সট দিন আমরা যেটা করবো নেক্সট দিন আমরা এই গিগটা আপলোড করব অ্যাকাউন্ট খুলবো আমরা ফাইবারের একটা বিকাম আ সেলার হব তারপরে এই গিগটা আপলোড করব তারপরে এই গিগটা সুন্দর করে ডিজাইন করব ঠিক আছে তারপর আমরা এটা সবুজ করে দিব এটা হয়ে গেছে ঠিক আছে এখন না কারণ এখনও হয় নাই সবুজ করা যাবে না ওকে সো ইয়া সে পর্যন্ত ভালো থাকেন সবাই তারা